ভারতবর্ষের এমনই কপাল যে এখানে হিন্দু মুসলমানের মতো দুই চাঁদ একত্র হয়েছে ধর্মমতে হিন্দুর বাধা প্রবল নয় আচারে প্রবল আচারে মুসলমানের বাধা প্রবল নয় ধর্মমতে প্রবল এক পক্ষের যেদিকে দ্বার খোলা অন্য পক্ষের সেদিকে দ্বার রুদ্ধ এরা কি করিবে ইউরোপ সত্য সাধনা ও জ্ঞানের ব্যাপ্তির ভিতর দিয়ে যেমন করে মধ্যযুগের ভেতর দিয়ে আধুনিক যুগে এসে পৌঁছেছে হিন্দুকে মুসলমানকেও তেমনই গণ্ডির বাইরে যাত্রা করতে হবে ধর্মকে কবরের মতো তৈরি করে তারই মধ্যে সমগ্র জাতিকে ভূতকালের মধ্যে সর্বতভাবে নিহিত করে রাখলে উন্নতির পথে চলবার উপায় নেই কারোর সঙ্গে কারো মেলবার উপায় নেই আমাদের মানুষ প্রকৃতির মধ্যে যে অবরোধ রয়েছে তাকে ঘোচাতে না পারলে আমরা কোনো রকমের শান্তি পাব না শিক্ষার দ্বারা সাধনার দ্বারা সেই মূলের পরিবর্তন ঘটাতে হবে ডানার যে খাঁচা বড় এই সংস্কারটাকেই বদলে ফেলতে হবে তারপরে আমাদের কল্যাণ হতে পারবে